তোমাকে আমি দুই হাজার পনেরো ষোলো সালের দিকে টেস্ট খেলতে দেখেছিলাম আমার ব্যাটিং স্টাইল দেখে আমার মনে হয়েছিল তুমি বাংলাদেশ ক্রিকেটের গতিপথ বদলে দেবে লিটনকে দেখেই কোহলি রুটদের মানের মনে করেছিলেন অশ্বিন এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তার ভেঙেছেন মুশফিকুর রহিমের সর্বোচ্চ রানের রেকর্ড আন্তর্জাতিক ক্রিকেটে এই পঞ্চবর্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে থাকা বাবর আজমের পরে অবস্থান তার তিনি হলেন আমাদের লিটন দাস আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বারোতম অবস্থানে উঠে এসেছেন লিটন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যা ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ লিটন সম্প্রতি ডাক পেয়েছে আইপিএলেও দুই সালেও তিন সংস্কার মিলিয়ে বাংলাদেশে সর্বোচ্চ রান সংগ্রহক ছিলেন লিটন তবে এ বছরের মতো ধারাবাহিক ছিলেন না লিটনের এই সফলতায় যারা তাকে কাছ থেকে দেখেছেন সম্ভবত কেউই অবাক হননি তার উপর ভরসা ছিল বলেই ক্যারিয়ারের প্রথম চার বছরে সেভাবে ভালো করতে না পারার পরেও জাতীয় দলের বাইরে ছিটকে পড়েননি মজার ব্যাপার হলো লিটনের প্রতি ভরসা কিন্তু এদেশের বাইরের অনেকেরও ছিল যেমন ধরুন ভারতীয় তারকা অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন লিটনের প্রতিভা অশ্বিন আগেই আজ করতে পেরেছিলেন দুই সালে লিটনের শুরুর দিনগুলো দেখে তার মধ্যে বিরাট কোহলি জো রুটদের মতো ব্যাটসম্যান হওয়ার সম্ভাবনা দেখেছিলেন অশ্বিন কথাটা লিটনকে বলেছেন তিনি ভারত বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট হয়েছে মিরপুরে তখন একই হোটেলে ছিলেন ভারত ও বাংলাদেশ দলের ক্রিকেটাররা টেস্টের তৃতীয় দিন শেষে হোটেলের সুইমিং পুলে লিটনের সঙ্গে সময় কাটান অশ্বিন সেখানে লিটন এই কথা বলেছেন এই কথোপকথন নিজের ইউটিউব চ্যানেলে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অশ্বিন ভারতের সর্বকালের সেরা এই স্পিনার লিটনকে বলেছেন তোমাকে আমি দুই হাজার পনেরো ষোলো সালের দিকে টেস্ট খেলতে দেখেছিলাম তোমার ব্যাটিং স্টাইল দেখে আমার মনে হয়েছিল তুমি বাংলাদেশ ক্রিকেটের গতিপথ বদলে দেবে কিন্তু এরপর তোমার পারফরমেন্সে আমি কিছুটা হতাশ হয়েছি ভেবেছিলাম তুমি বিরাট কোহলি কেন উইলিয়ামসন জরুরদের পর্যায়ে যেতে পারবে লিটনের জবাবে হতাশা ও আক্ষেপের সঙ্গে আত্মবিশ্বাস মেশানো ছিল আপনার সঙ্গে আমি একমত অ্যাশ ভাই কিন্তু আমাদের এখানে ক্রিকেট সংস্কৃতি অন্যরকম শুধু এখানে খেলি বলে আমরা ততটা আলোচনায় আসতে পারি না অন্য কোনো পিচে খেলতে গেলে নতুন করে মানিয়ে নিতে সময় লাগে এই ব্যাখ্যার পাশাপাশি আত্মবিশ্বাসও ফুটল লিটনের কথায় দুর্দান্ত কিছু করার পথ আমি অনেকটা বুঝে গিয়েছি রান করার নিজস্ব একটা ফর্মুলা পেয়ে গেছি লিটনে মুগ্ধ অশ্বিন শুভকামনাও জানালেন লিটন তুমি ভালো করলে সবচেয়ে বেশি খুশি হব আমি টেস্টে দুই শূন্য ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ ওয়াসিন কথা বলেছেন ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের এই সাফল্য নিয়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ খুবই সফল ঘরের মাঠে শেষ দশ সিরিজের নটিতেই জিতেছে তারা এটা মোটেও ছোট অর্জন নয়